আসসালামু আলাইকুম বন্ধুরা শুরু করছি আমাদের চোদ্দ নম্বর পর্ব প্রশ্ন ইসলামী অর্থ ব্যবস্থার মূল ভিত্তি কী উত্তর জাকাত প্রশ্ন কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে উত্তর কমপক্ষে সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা অথবা এর সমপরিমাণ মূল্যের সম্পদ থাকলে জাকাত দিতে হবে প্রশ্ন সাহেবের নিয়ে সাব বলতে কি বোঝায় উত্তর সাততলা সোনা বা সাড়ে বাহান্নতলা রূপ অথবা সমপরিমাণ সম্পদ যার কাছে থাকবে তিনি সাহেবে নিসাব প্রশ্ন জাকাত কার ওপর ফরজ উত্তর সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বাহান্ন তোলা রূপা অথবা এর সমপরিমাণ অর্থকে বলা হয় মালে নিসাব কোনো নারী বা পুরুষে যদি তার প্রয়োজনীয় আসবাবপত্র বাড়ি ও জায়গা জমি ব্যতীত নিসাব পরিমাণ বা ততোধিক সম্পদ থাকে এবং উক্ত সম্পদ এক বছর অথবা বছরের শুরুতে এবং শেষে তার মালিকানাধীন থাকে তাহলে এমন ব্যক্তির উপর বছরে একবার জাকাত আদায় করা ফরজ হবে প্রশ্ন জাকাতের হার কত উত্তর শতকরা আড়াই টাকা চল্লিশ ভাগের এক ভাগ প্রশ্ন জাকাত ফরজ হওয়ার শর্তাবলী উত্তর মুসলমান হওয়া স্বাধীন হওয়া বালেক হওয়া আকেল হওয়া নিসাব পরিমাণ সম্পদ থাকা পূর্ণাঙ্গ মালিক হওয়া নিসাব পরিমাণ মাল নিজ প্রয়োজনীয় জিনিস থেকে অতিরিক্ত ঋণমুক্ত হওয়া নিসাবের মালিক হওয়ার পর সেই মালের এক বছর অতিবাহিত হওয়া প্রশ্ন জাকাত ব্যয়ের খাত কয়টি ও কী কী উত্তর বর্তমানে জাকাত খরচ করার স্থান চারটি এক ফকির অর্থাৎ এমন ব্যক্তি যার নিকট অল্প পরিমাণ জিনিসপত্র আছে কিন্তু নেশাব পরিমাণ নয় মিসকিন অর্থাৎ এমন ব্যক্তি যার নিকট কিছুই নেই ঋণগ্রস্ত অর্থাৎ এমন ব্যক্তি যার দায়িত্বে অপরের ঋণ রয়েছে এবং ঋণের অতিরিক্ত যে মাল আছে তার নেশাব পরিমাণ নহে মুসাফির মুসাফির অর্থাৎ যে ব্যক্তি ভ্রমণ অবস্থায় অর্থশূন্য হয়ে গেছে তাকে তার প্রয়োজন অনুযায়ী জাকাত দেওয়া জায়েজ আছে বন্ধুরা আজকে তাহলে এফ দিয়ে আসসালামু আলাইকুম ধন্যবাদ